আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব আর সব থেকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ইউটিউবের পরে যদি কোনো ক্যাটাগরি থাকে যে কাজ পাওয়া যায় সব থেকে বেশি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং এটা সব থেকে বেশি কাজ এই মার্কেট প্লেসে অ্যাভেলেবল আছে আমি ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম ক্লায়েন্ট এখান থেকে আমরা অনেক ক্লায়েন্টও পেতে পারি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মাধ্যমে চাইলে এখানে আমাদের বিজনেসও গ্রোথ করতে পারি যদি আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আপনি বলেন যে আমি বিজনেস করব তাহলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে প্রফেশনাল সিস্টেম করে তৈরি করলে মোটামুটি এখান থেকে আমরা কাস্টমার পাবো এবং আমাদের চাইলে ক্লায়েন্টদের বিজনেসও আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো বা তাদের ইনস্টাগ্রাম এর কাজ করতে পারবো তো দেখেন আমি এখানে যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা মেথডই জানি একটা হচ্ছে হোয়াইট হেড মেথড এটা আমি অনেক আগে শিখেছি এখন আজকে শুধু আমরা অর্গানিক মেথডটা জানবো যেটার মাধ্যমে আমরা ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে শুরু করে ইনস্টাগ্রামের গ্রোথ সম্পূর্ণ আমরা করব পোস্ট করব কিভাবে এবং ইনস্টাগ্রামের ফলোয়ার কিভাবে বাড়াবো সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখতে পারবে তো দেখেন আমি ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করার পরে এখানে আমি কিছু গিগ দেখতে পাচ্ছি আমি যদি দেখি এগুলো কিন্তু সব নতুন একদম নতুন দেখেন এই একজন প্রায় কত ষোলোশো সত্তরটা কাজ করে ফেলছে আর এখন বর্তমানে পঞ্চাশটা অর্ডার অ্যাভেলেবল আছে তার বেসিক প্যাসিক বেসিক প্যাকেজ শুরু হয়েছে পঞ্চাশ ডলার থেকে আর তিনি টপ রিলেটেড সেলার আসছে বারো সালে অনেক দিনের ক্যারিয়ার তার দেখি একজন দেখি তিনি কি করবে I will do your Facebook marketing and Instagram organic growth okay এটা ফেসবুক মার্কেটিংও করবে আবার ইনস্টাগ্রাম অর্গ্যানিক গ্রোথ করবে এটা আমাদের সাথে খুব একটা চায় না এই একজন দেখি তো এখানে দেখেন আই উইল ইনস্টাগ্রাম মার্কেটিং আর promotion for first organic Instagram growth মোটামুটি দুইটা অর্ডার এখন বর্তমানে রানিং আছে বেসিক প্যাকেজ পনেরো ডলার থেকে শুরু হয়েছে আর তিনি আসছে দুই হাজার একুশের সেপ্টেম্বরে মোটামুটি অনেক দিন হয়েছে এক বছর হয়ে গেছে ভালো কিন্তু প্রদর্শনে আছে এই একটা মেয়ে আছে আর মেয়ে মানুষের অ্যাকাউন্ট থাকলে তো কাজ বেশি আসে এটাই স্বাভাবিক দেখেন একটা ছেলে মানুষের অ্যাকাউন্টের অবস্থা আর একটা মেয়ে মানুষের অ্যাকাউন্টের অবস্থা তো এখানে দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন সার্ভিস দিতেছে এখানে পঞ্চাশ ডলার থেকে শুরু করছে উনি চল্লিশটা কাজ বর্তমানে রানিং আছে পাঁচশো উনি চল্লিশটা কাজ কমপ্লিট করে ফেলছে দুই সালে ডিসেম্বরে তা আসছে টোটাল কাজ কমপ্লিট করছে ছয়শো আর তার অ্যাকাউন্ট যদি আমরা দেখি তারা শুধু ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে শুরু করে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সার্ভিসগুলো দিয়ে আসতেছে একদম প্রতিদিনই তার কাজ আছে কিন্তু আমরা যদি দেখি রিসেন্টলি ডেলিভারি কত তারিখে লাস্ট ডেলিভারি দিছে এগারো আওয়ার্স আগে আঠারো টু ডেজ ফোর ডেজ মানে কন্টিনিউ কিন্তু কাজ পাচ্ছে তো আপনারা চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের এই একটা সার্ভিস শিখেও মার্কেট প্লেসে নেমে মোটামুটি ভালো টাকা আর্ন করা পসিবল যদি আপনারা ভালোভাবে কাজগুলো শিখতে পারেন তো আর এখানে সবারই যদি চল্লিশটা পঞ্চাশটা করে কাজ রানিং থাকে আপনাদের তো একটা দুইটা রানিং থাকবে এটাই স্বাভাবিক একজনে দেখেন বিশটা অর্ডার চলতেছে এটা দেখানোর উদ্দেশ্যই দেখেন মার্কেট প্লেসে বলে যে কাজ নাই তাদেরকে দেখানোর উদ্দেশ্য যে দেখেন কাজ না থাকলে তাদের কেমনে চল্লিশটা পঞ্চাশটা করে অর্ডার রানিং আছে দেখেন সতেরোটা কাজ চড়ে তিনিও খুবই রিসেন্টলি আসছে দুই হাজার বিশে সাতশো এক পঞ্চাশটা কাজ করে ফেলছে তিনিও শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করতেছে দেখেন একটা গিগ থেকে দুইটা গিগ দিয়ে এনাফ তার ক্যারিয়ার পুরো সেটেল করে ফেলছে লেভেল টু সেলার আর লেভেল টু সেলার হলে মাসে চারশো পাঁচশো ডলার আর্ন করা কোনো ব্যাপারই না লেভেল অন হইলে তিন চারশো ডলার চলে আসে মাসে ওকে তো দেখেন আমরা এখানে দেখতে পেলাম মোটামুটি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের প্রচুর চাহিদা আছে এবং এখানে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে এই জন্য আমরা আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসটা করলাম কারণ আমাদের সর্বপ্রথম আমাদের যেগুলো সার্ভিস খুব চাহিদাপূর্ণ সেগুলো আমরা প্রথমে শেষ করব তারপরে আমরা আস্তে আস্তে হার্ড ওয়ার্কের ভিতরে চলে যাব তো আমি প্রথমে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে যদি বায়ারের বায়ার যদি আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিয়ে দেয় সেটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটাও দেখাবো আর প্রথমে আপনি নিজের মতো করে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন প্রথমে আপনাকে বায়ার বলতে পারে যে আমার ইনস্টাগ্রাম নাই তোমরা তুমি আমাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দাও করি ওকে এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম এখন সবার কাছে তো আমরা ফার্স্ট টাইম এখানে আসার পরে এখানে দেখেন নিচে লেখা আছে সাইন আপ ওকে এবার আমি এখানে দুইটা অপশন ছিল একটা হচ্ছে লগ করার অপশন আমরা যখন ফার্স্ট টাইম আসবো এরকম দেখাবে এখানে বলবো একটা লগ করার অপশন উপরে দেখা যায় পাসওয়ার্ড ইউজার নেম আর নিচেরটা হচ্ছে do not have an account বলতেছে তোমার আগের কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা নাই আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নাই সেই জন্য আমরা সাইন আপে ক্লিক করব এখানে আমরা লিখব ধরেন আমি একটা নাম লিখে দিই একটা প্রথমে কি দিতে বলছে mobile number or email address এখানে দুইটার একটা আপনাদেরকে থাকতে হবে হয় ফোন নাম্বার থাকতে হবে অথবা মোবাইল মানে ইমেল থাকতে হবে তো আমি ফার্স্ট টাইম আমাদের একটা ইমেল দিয়ে দিলাম আর এখানে আমার একটা নাম দিয়ে দিই রাজু আহমেদ আর ইউজার নেম দিয়ে দিলাম হচ্ছে এটা অটোমেটিকলি সাজেশন করতেছে যদি ইউজার নেম যদি হয় না হয় তাহলে এখানে দেখা যাবে লাল চিহ্ন আসবে ঠিক আছে দেখেন লাল চিহ্ন আসবে তখন তখন বুঝবেন যে এই ইউজার নেমটা হয় নাই তো আপনি একটা ইউজার নেম দিয়ে নেবেন আমি আপাতত পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম তো আমার এখানে মোটামুটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে ফুল নেম দেওয়া হয়েছে ইউজার নেম দেওয়া হয়েছে অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবার আমি সাইন আপে ক্লিক করব ওকে এবার বার্থডেতে চলে আসলাম এখানে দেখেন একটা টিক মার্কেট মানে ড্রপ ডাউন মার্কার আছে এখানে আমি ক্লিক করব আমি ডিসেম্বর দেই দুই হাজার এক ওকে এখানে দুই হাজার না দিয়ে ডাইরেক্ট উনিশশো নিরানব্বই ইউজ করি মোটামুটি যদি এটা উনিশশো আটানব্বই কই গেল উনিশশো আটানব্বই ওকে তো আমার ডেট অ্যান্ড বার্থডে দেওয়া হয়ে গেল এটা আপনি চাইলে আপনার নিজেরটাও দিতে পারেন চাইলে অজগুবি একটা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যদি পার্সোনালি ইউজ করতে চান তাহলে এটা অবশ্যই আপনার পার্সোনালটাই দিবেন কারণ হচ্ছে যদি কোনো সময় অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাহলে আপনার রিসেট করতে বা পাসওয়ার্ড চেঞ্জ করতে অথবা আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাকে যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে অথবা আপনার ইমেল অ্যাড্রেস ফোন চেঞ্জ করে ফেলে তাহলে আপনি প্রবলেমে পড়বেন তখন আপনার কে হয়তো কয়েকটা কোশ্চেন করতে পারে বলতে পারে যে তোমার বার্থডেটা বলো তাহলে তোমার এটা আমরা মানে সাপোর্ট টিমের সাথে কথা বলে বার্থডেটা বলতে বলতে বলবে তখন বার্থডেটা বলতে পারলে আপনার অ্যাকাউন্টটা আপনার নামে বৈধ হয়ে যাবে ঠিক আছে তখন তারা আপনার অ্যাকাউন্টটা রিসেট করে দেবে তো আমরা যেহেতু এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল এবার আমি নেক্সট টাইম কন্টিনিউ করবো দেখি নেক্সট টাইম কন্টিনিউ নেয় কিনা ওকে এবার বলতেছি ইমেল একটা মানে কনফার্ম কোড গেছে আমরা একটু ইমেলটা চেক করে দেখি যে আমাদের আসলে কোনো কোড আসছে কি না ওকে আমি একটু আমার জিমেলটা কোনটা হ্যাঁ এটা হচ্ছে আমার জিমেল এখান থেকে আমি এটা ওপেন করি ওকে এখানে একটা কোড আছে এই কোডটা আমি কপি করবো এখান থেকে মাউসের মাউসের ডাবল ক্লিক করবেন তাহলে অটো সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমরা কপি পেস্ট করে এখানে নেক্সট করে দিব আজকে কত সহজে হয়ে গেল না <laughs> সেদিনকে আমার ওই ব্রাউজারটারে মূলত ইয়ে ধরে ফেলছিল মানে ইনস্টাগ্রাম কোম্পানি ধরে ফেলছিল ওই ব্রাউজার দিয়ে আমাকে আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে দিবে না তো সেই জন্য এই প্রবলেমটা হয়েছিল আজকে এই জায়গায় চলে আসছি এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কমপ্লিটলি ডান হয়ে গেল okay okay suspend your account okay agree with okay এখানে বলতেছে তুমি রবট কিনা মানুষ সেটা চেক করার জন্য আমি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা সব কিছু দেখে নিব এটা আমি ক্যাপচারটা পূরণ করে দিয়ে নেক্সট করে ফেলবো এবার ইমেল অ্যাড্রেসটা আবার দিতে বলতেছে আমরা ইমেল অ্যাড্রেসটা আবার দিই এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস ওকে ওকে একটা ডিজিট ছয় ডিজিটের একটা কোড আসবে আবার একটু আমরা রিসেট করে নেই একটু রিপ্লেস করি আমাদের কোডটা চলে আসবে সোশ্যাল মিডিয়া এখানে দেখবো যে ইনস্টাগ্রামের এখানে আসছে ওকে আমাদের কোডটা চলে আসছে এবার দেখি ক্লিক করি ও শিট কোড ক্লিক করছি আমাদের অন্য কিছু ক্লিক হয়েছে ওকে কপি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আমি কপি করলাম এবার আমি নেক্সট করি এবার আমার একটা ফোন নাম্বার চাচ্ছে ওকে আমি একটা ফোন নাম্বার দিই এখান থেকে বাংলাদেশি কারো কি ফোন নাম্বার আছে এক্সট্রা দেখি আমারটা নেয় কিনা zero one six four double one two seven three six three okay যদি জিরোটা ইউজ করতে দিবে না এখানে আমি জিরোটা কেটে দিলাম zero one six four double one two seven three six okay এবার আমি আবার কোড পাঠাই একটা আমার ফোনে একটা কোড আসার কথা eight eight nine four six seven আমাদের কোড হচ্ছে এটা আমরা নেক্সট করব কোডটা দেওয়ার পর ওকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মূলত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন ওকে এখানে বলতেছে টন নোটিফিকেশন অন করবে কি না ওকে নট নাও আপাতত দিয়ে রাখতে পারে ওকে এখানে কিছু ফলো করতে বলতেছে পপুলার কিছু ফলো করতে হবে আপনি যে কয়টা করতে পারেন করতে পারেন আপাতত যে কয়টা সাজেশন দিছে এই কয়টা করে নেবেন আমি এই কয়টা করে নিলাম দেখি আরও কিছু আসেনি ওরে বাপরে অনেকগুলো দিছে ওকে সমস্যা নাই এগুলোই করে নিই একটা দুইটা করলে হয়ে যেত আমি আপাতত বেশি করে করি যাতে আমরা অনেকগুলো পোস্ট দেখতে পারি ওকে ওকে এবার আমরা নিচের দিকে এসে লেখা আছে গেট স্টার্ট এখানে আমরা ক্লিক করব ওকে আমাদের গেট স্টার্ট হয়ে গেছে মানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে গেছে আমরা এখান থেকে আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা অ্যাক্সেস পেয়ে গেছি এবার আমরা এখানে আসবো প্রোফাইলে আসবো প্রোফাইলে এসে আমাদের সব কিছু এখন আমরা এখানে দেখতে পারবো এখানে আমাদের যত কিছু আছে এবার আমরা আমাদের নিজ নিজের মতো করে সাজায় নিতে হবে মানে সাজায় নিতে হবে আর কি তো তো এখানে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে ওকে একটু আমি এখানে সেটিংসে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন আবার এইখান থেকে আপনি চাইলে আবার নতুন করে একটা ইউজার নেম বসাতে পারেন ওয়েবসাইট দিতে পারেন বায়ো দিতে পারেন এগুলো দিতে পারেন তো আমি একটা ধরেন আমার এই নামটা পরিবর্তন করি আপাতত ধরেন আমি এখানে একটা নাম দিতে চাচ্ছি আমি দিতে এখানে ধরেন ডক লাভার ডক লাভার আমি মনে করেন এখন আমি একটা কোম্পানি অ্যাকাউন্ট করব আমার একটা বিজনেসের জন্য তো আমি প্রথমে এটা করলাম কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে সমস্যা করে আমি প্রথমে এটা দিলে আমি খুলতে পারতাম কিন্তু আমার সার্ভার থেকে প্রবলেম করবে সেই জন্য আমি আগের থেকে ওই আমার নাম দিয়ে খুললাম পরবর্তী চেঞ্জ করা যাবে সমস্যা নাই তো আমি এখানে দিলাম এবার আমি ইউজার নেম দিতে পারি হচ্ছে ধরেন আমি এখানে ইউজার নেম দিলাম হচ্ছে ডগ লাভার লাভার্স আবার দেই এখানে dogs lovers USA USA okay এটা দেওয়ার পর এবার আমি দেখি সেভ করলে নেয় কিনা ওকে সাবমিট করি নিচ্ছে না your user name already existed okay আমাদের ইউজার নেমটা অলরেডি ইউজ করা হয়ে গেছে এবার আমি দিই হচ্ছে ডগ আবার একটু দেখি ট্রাই করি ডগ লাভার দেখি লাস্টে উনিশ মনে হচ্ছে ইউজ করা যায় কিনা dogs lover dot underscore এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন ইউকে বা ইউএ অস্ট্রেলিয়া ওকে এটা দিয়ে দিলাম আপাতত দেখি এবার নেয় কিনা সাবমিট করে ফেলি এটাও নিতেছে না এটাও অলরেডি ইউজ করা হয়ে গেছে ওকে ক্যাট দিয়ে দিই cat lover lover dot UK দেখি এটা ইউজ করছে কিনা আমরা আমরা যেটা ইউজ করতেছি সেটা ইউজ হয়ে গেছে দেখি সাবমিট হ্যাঁ এটা আমাদের সেভ হয়ে গেছে ক্যাট লাভার নামে হয়ে গেছে আমি উপরে আমি ক্যাট লাভার দিয়ে নাম খুলব ক্যাট লাভার নাম দিয়ে দিলাম হচ্ছে এটা আমি একটা ক্যাট পেজ খুলতেছি মানে আমাদের একটা প্রোফাইল করব সেটা হচ্ছে বিড়ালের জন্য তো এখানে আমি এটা দিয়ে আবার আমি সাবমিট করব দেখি এবার হয়েছে কিনা হ্যাঁ এবার হয়ে গেছে এবার আমি যদি এখানে আসি দেখি দেখেন এখানে হয়ে গেছে আমাদের এখানে প্রথমে এটা আমাদের শো করতেছে ঠিক আছে এবার যেহেতু আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে তো আমি যেটা করতে পারি এখান থেকে তো এখানে হ্যাশট্যাগ লিখবেন আপনারা একটা কাজ করি আগে আগে একটা ডেসক্রিপশন লিখি শর্ট নিচের দিকে আসবো এখানে লিখবেন হচ্ছে ধরেন বেস্ট সুন্দর করে সাজাবেন ঠিক আছে best dog content content on instagram instagram instagram তারপরে নিচে একটু স্পেস দিয়ে লিখতে পারি হচ্ছে follow follow follow F U if you love love sorry এখানে ক্যাট দিই আমি ঠিক আছে cat cat love cat cats cats video আশ্চর্যবোধক চিহ্ন কই ওকে ওকে ক্যারস তারপরে নিচে দিব হচ্ছে ধরেন আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব যাতে আমাদের এই পেজটা মানুষের কাছে শো করে কারণ মানে এটা হচ্ছে আমাদের ক্যাট রিলেটেড আমার লোক থাকবে হচ্ছে ক্যাট রিলেটেড তো আমি এখানে ইউজ করি cat cat lover cat lover cat lover তারপরে ইউজ করতে পারি হচ্ছে এখানে সমস্যা হচ্ছে আমার কম্পিউটার মেবি খালি অটো চলে যাচ্ছে কেন ক্যাটলাভার আরেকটা ইউজ করি ধরেন ফানিয়া কি ইউজ করা যায় ওকে আমি কয়েকটা হ্যাশট্যাগ আমি আপাতত দুইটা দিয়ে রাখি funny cats okay funny funny funny cats okay এই কয়টা দিয়ে আমি সাবমিট করে ফেলি আপাতত ওকে আমার আর কিছু জিনিস দরকার সেটা হচ্ছে আমি এখান থেকে ইমোজি নিয়ে আসবো ইমোজি আমার প্রোফাইলটা আর একটু লুকিং করতে হবে মানে প্রফেশনাল একটা লুক দিব এখানে আসবো আমি ইমোজি এখানে ফ্রিতে আপনারা অনেক ধরনের ইমোজি পেয়ে যাবেন ওকে আমরা ওয়েবসাইটে ঢুকে পড়ছি এখানে আমরা লিখব ক্যাট ক্যাট ওকে ক্যাট লিখে সার্চ করি দেখি ভালো কোনো ক্যাটের আই মানে ইমোজি পাই কিনা ওকে ক্যাট ওকে অ্যাকসেপ্ট ওকে এটা আমরা ইউজ করতে পারি দেখি ক্যাট ফেস এটাতে কোনটা নেওয়া যায় অ্যানিমলস ওকে এখানে দেখেন কপি লেখা আছে কপি করলাম এবার আমি এখানে চলে আসব আমাদের ইনস্টাগ্রামের আমি যে ডেসক্রিপশনটা লিখছি সেই ডেসক্রিপশনের এখানে আমি ফলো এখানে ক্যাটের একটা ছবি দিয়ে দিব মানে একটা ইমোজি দিয়ে দিব এবার হচ্ছে আরেকটা জিনিস লিখবো আমি সেটা হচ্ছে নাম হচ্ছে Fiverr okay Fiverr okay Fiverr ফায়ারের জন্য কোনটা নেওয়া যায় এটা এটা ভালো হবে এই মুজিটা একটা নেওয়া দরকার দুইটা না এটা দুইটা হচ্ছে ওকে একটা ফায়ার নিতে হবে আমার তো আমি একটা ফায়ার নিলাম মানে বোঝানোর জন্য যে এটা খুব মারাত্মক একটা ইনস্টাগ্রামের একটা ইয়ে আর কি তো এটা দিয়ে দিলাম এবার আমি এখানে চাইলে আপনি ফোন নাম্বার দিতে পারেন অথবা ওয়েবসাইট নাম দিতে পারেন ধরেন আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে আর্নিং করবেন ফাইবারে আপনি ভিজিটর ঢুকাবেন বা আপনার ফাইবারে ক্লায়েন্ট নিয়ে ইনকাম করবেন তাও করতে পারবেন এখান থেকে যদি ফাইবারের লিঙ্ক থাকে তাহলে ধরেন ফাইবার দিয়ে দিলেন ফাইবার ডট কম স্ল্যাশ যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন আর ওয়েবসাইট না থাকলে ফাইবার ইউআরএলটা দিয়ে দিবেন যেহেতু আমার পার্সোনাল প্রোফাইলটা আমি চাইলে ফাইবারের কাজ করতে পারি অথবা আমরা নিজস্ব একটা ওয়েবসাইট বানায় ওইখানে আমাদের নিজেদের মার্কেটিং করে আমরা বায়ার ক্লায়েন্ট নিয়ে কিন্তু ইনকাম করতে পারি তো আমি এখান থেকে নিলাম হচ্ছে Fiverr top SEO agency top SEO SEO agency okay আমার একটা ফাইবারের ইউআরএল দিয়ে দিলাম ঠিক আছে ওকে টপের টিটা ছোটো হতে পারবো এবার আমি সেভ করে ফেলি দেখি এবার কী রকম হইল ফটো নিয়ে আসবো দেখার জন্য খুব যেন ভালো লাগে আর কি এখানে লিখবো হচ্ছে পিকজে বয় পিকজে বয় এটা একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা যত ধরনের ইমেজ নিয়ে নিয়ে এখানে কাজ করতে পারেন ওকে এখানে লিখবো হচ্ছে ক্যাট ক্যাট লিখলাম অবশ্যই এটা সাইন আপ করে নেবেন তাহলে অনেক বেশি আপনারা ই পাবেন আর কি মানে পিকচার ডাউনলোড করতে পারবেন অনেক বেশি পরিমাণে পিকচার শো করবে সাইন আপটা করে নিলে তো আমি একটা পিকচার নেই যেটা দেখি ভালো লাগে এই পিকচারটা অস্থির একটা পিকচার ওকে <coughs> এই পিকচারটা আমি একটু ওপেন করি নেটে প্রবলেম করে কেন তো ওকে এই পিকচারটা অস্থির তো এটা আমি সেভ করে ফেলি এখান থেকে ডাউনলোড ক্যাপচার পূরণ করি কী চাইছে ওকে পাহাড় চাইছে ভেরিফাই করব ডাউনলোড করব ওকে আমাদের পিকচারটা ডাউনলোড হইতেছে ওকে এবার সেভ ইমেজ এখানে ক্লিক করব চেঞ্জ ইউর প্রোফাইল ফটো এখানে ক্লিক করব এখান থেকে আমরা যে ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা দিয়ে দিব আর এই ওয়েবসাইট থেকে যত ধরনের পিকচার নেবেন কোনো সমস্যা নেই আনলিমিটেড ফ্রি পিকচার দেখি কাজ কত দূর হইল ওকে এখানে সব কিছু অ্যাড হয়ে গেছে ফলোয়ার ফলোয়িং ফলোয়ার চারজন হয়ে গেছে অলরেডি মোটামুটি আমাদের এটা হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে এখানে প্রবলেম করবে প্রবলেম করে বলতে এখানে নিচু পিকচার আছে এখান থেকে আপনি চাইলে পিকচার দিতে পারেন কিন্তু এখানে শো করতে একটু সময় নেবে তো এরকম করে সেট করতে হবে দেখেন এখন সব কিছু চলে আসছে শুধু ইমেজটা আসতেছে না ঠিক আছে এটাও চলে আসবে তো মোটামুটি অ্যাকাউন্ট তৈরি করার মোটামুটি সব কিছু শেষ এখানে কিছু সেটিংস আছে এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য সব কিছু দিবেন প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন এখান থেকে আর ওই যে সেমভাবে নিচে সুইটার প্রফেশনাল অ্যাকাউন্ট আছে আবার উপরেও আছে এখান থেকে মূলত প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে ক্যাটাগরি ডিসপ্লে হ্যান ত্যান এগুলো দিয়ে তো এগুলো আমাদের আপাতত লাগবে না আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব যাতে গ্রো করার পরে আমরা এটা করে নিতে পারবো ইউটিউবে ভিডিও দেখে এখান থেকে মার্কেটিংটা শেখাই দিই এটা হচ্ছে আমার একটা প্রোফাইল এটা হচ্ছে আমার একটা প্রোফাইল দেখেন অনেক সুন্দর করে আমি এটা সাজাইছি আর কি ওকে এবার দেখেন এখানে আমার এখান থেকে আমি ইনকামও করছি এই যে দুইটা পোস্ট দেখাই আমি এই একটা এটা একটা আমি ফাইবার থেকে অর্ডার নিয়েছিলাম এটা একটা ক্লায়েন্টের কুকুর মূলত কুকুর দিয়ে মেবি সেল করবে নাকি কোনো একটা প্রোডাক্ট হবে মেবি তো আমাকে জাস্ট এই পোস্টটুকু করতে দিছিল বায়ার ডেসক্রিপশন সহ আমাকে ট্যাগ সহ সব কিছু দিয়ে দিছে আমি জাস্ট আমার প্রোফাইলে এটা ই করছি পোস্ট করছি বিনিময়ে আমার একটা পোস্টের বিনিময়ে আমাকে দশ ডলার দিছে এই একটা হচ্ছে এটা হচ্ছে কোন বাইরের এখানে বলে দেওয়া আছে যে দেখেন তার ইনস্টাগ্রাম হচ্ছে এটা আমি যদি তার ইনস্টাগ্রামে যাই তিনিও কুকুরের সমস্ত পোশাক আশাক এগুলো বিক্রি করে ঠিক আছে সমস্ত কুকুরের সব কিছু বিক্রি করে এখানে দেখেন অনেক কিছু তো এই একটা প্রোফাইল আরেকটা এরকম আমি আর একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এটা হচ্ছে এটা দুইটা এটাও দশ ডলারের অর্ডার ছিল এটা হচ্ছে আপনার এটা ইমেল দিয়ে দেওয়া হয়েছে এটা ইমেল এটা হচ্ছে এই মানে এটা বিড়ালের একটা ছবি এটা বিক্রি করতে হবে তার ইমেলে যদি কেউ কেনার আগ্রহ থাকে এখানে গেলেই হয়ে যাবে তো এভাবে আপনি চাইলে একটা বড় একটা অ্যাকাউন্ট করেও কিন্তু এখান থেকে মার্কেটিং করা যাবে এবার আসি কিভাবে আপনি মার্কেটিংটা করবেন ধরেন আপনার একটা বায়ার আপনাকে একটা প্রোফাইল দিল বলল যে আমার এখানে এক মাস সময় দিলাম তুমি অর্গানিকভাবে পনেরোশো থেকে দুই হাজার ফলোয়ার দিবা মানে ফলোয়ার বানিয়ে দিবা টার্গেটেড ফলোয়ার আর এখানে আমাকে ডেলি পোস্ট করবা বা মানে ম্যানেজমেন্টের কাজ করবা তখন এটা কিভাবে করবেন বা কিভাবে অর্গানিক ফলোয়ারগুলো বাড়াবেন তো এখানে দেখেন আমি যখন পোস্ট করতে যাবো আমি কিন্তু কম্পিউটার থেকে কিন্তু পোস্ট করতে পারবো না আপনার এর জন্য একটা এর জন্য একটা সফটওয়্যার লাগ মানে এক্সটেকশন লাগবে নাম হচ্ছে ইনস্টাগ্রাম এরকম আপনি পাবেন অনেকগুলো দেখেন এখানে আছে এই যে এখানে একটা আছে আমি নামায় রাখছি ইনস্টাগ্রাম লিখলেই হবে অনেক ধরনের এক্সট্রিকশন আছে তো এখান থেকে আমার যদি কোনো কিছু পোস্ট করার দরকার হয় তাহলে আমি কিভাবে পোস্ট করব। তো সেটা আমি দেখাইতেছি আমরা পোস্ট করি তো ফেসবুকে নর্মালিভাবে কিন্তু এখানে আপনার ফেসবুকের পোস্ট করার পরে সেই পোস্টটা বিভিন্ন গ্রুপে শেয়ার করি কিন্তু এখানে কোনো গ্রুপ নাই তো আপনার পোস্টটা কিভাবে ভাইরাল হবে আপনার পোস্টটা কিভাবে মানুষগুলো দেখবে এটা একটা প্রশ্ন না যা আমি পোস্ট করলাম সেই পোস্টটা যদি মানুষ নাই দেখে তাহলে আমার পোস্ট করে তো লাভ নাই তো এখানে আমি কাজ করি না যদি কাজ করতাম নিয়মিত তাহলে ফলোয়ার বাড়ে আর এখানে ভালোই লাভ রিয়েক্টমেন্ট পড়ে তো এবার দেখেন এই এখানে প্রতিটা মানুষ আমরা যেমন ফেসবুকে গ্রুপ থাকে এখানে হ্যাশট্যাগ থাকে যেমন একটা হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো মানুষ আছে বা কত মানুষ থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো ধরেন হ্যাশ ক্লিক করলেন এখানে দিলেন ক্যাট ক্যাট লিখে সার্চ করি বা ডক লিখে সার্চ করবেন যে রিলেটেড প্রোডাক্ট হবে আপনার সেই রিলেটেড সার্ভিসগুলো লিখে সার্চ করবেন এবার দেখেন এখানে এখানে কত পোস্ট আছে এখানে কিন্তু হিউজ পিপল আছে প্রায় কত দুই কোটি মানুষের কাছাকাছি কিন্তু এখানে ই আছে আর কি অ্যাভারেজ তো এবার দুই দুই কোটি পোস্ট করছে দুই কোটি প্লাস পোস্ট করছে তো এখানে যারা পোস্ট করছে তারা এই অন্য কোনো ক্যাটাগরি লেখে সার্চ করে নাই এবার যদি আমার কোনো কিছু দেখার প্রয়োজন হয় অবশ্যই আমি হ্যাশট্যাগ এই ক্যাট হ্যাশট্যাগ লেখে সার্চ করব। যদি কোনো কিছুর দরকার হয় যদি আমার এই ক্যাট হ্যাশট্যাগটা ফলো করা থাকে এখানে দেখেন একটা ফলো আনফলোর একটা অপশন আছে যদি কোনো পার্সন বা কোনো মানুষ আমাদের মতো অ্যাকাউন্ট করে যদি এটা ফলো করে রাখে এই যে ক্যাট রিলেটেড হ্যাশট্যাগুলোতে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ যাই পোস্ট করুক না কেন যদি আপনি এই কমিউনিটির আন্ডারে থাকেন তাহলে সবগুলো পোস্ট আপনি দেখতে পারবেন সেম গ্রুপের মতো যে আপনার একটা গ্রুপে এক মিলিয়ন মানুষ আছে সেই এক মিলিয়ন মানুষের ভিতরে যদি আপনি একটা পোস্ট করেন তাহলে এক মিলিয়ন মানুষ আপনার পোস্টটা দেখতে পারবে সেম এখানে এখানে যারা ফলো করে রাখবে যে আমি দেখেন ফলো করে রাখলাম এই গ্রুপের আন্ডারে যদি কেউ এই হ্যাশট্যাগটা লেখে সার্চ করে তাহলে আপনার এই পোস্টগুলো ওই রিলেটেড মানুষের কাছে চলে যাবে আর এখানে যারা ক্যাট নিয়ে কাজ করতেছে শুধু তাদের কাছে কিন্তু এই পোস্টটা শো করবে অন্য মানুষের কাছে শো করবে না যারা ক্যাট রিলেটেড এই হ্যাশট্যাগটা ফলো করে রাখছে এটা কিন্তু একদম টার্গেটেড মানুষের কাছে চলে যাবে তো আপনি পিকজে বয় থেকে একটা পিকচার তো ডাউনলোড করলাম আমি কিছুক্ষণ আগে আমি এই পোস্টটা আমি চাচ্ছি যে এখান থেকে একটা পোস্ট করব ধরেন আমি এখান থেকে আমি এই এক্সট্রিকশনটা মানে ওপেন করব করে আমি এখানে দেখেন প্লাজের একটা আইকন আছে এখানে আমি ক্লিক করব প্লাজের আইকনটার মধ্যে ক্লিক করব এবার আমি এই ছবিটা সেট আমি এখানে প্লাজের ভিতরে আইকনে ক্লিক করে আমি এটা নেক্সট করব যেহেতু আমাদের এটা আমার ক্লায়েন্টে ফোন দিছে এখানে দুইটা মেথডই আছে তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর জন্য মানে তোমাদের ফলোয়ার বাড়ানোর জন্য একটা হচ্ছে পোস্টের মাধ্যমে আরেকটা হচ্ছে ফলো আনফলোর মাধ্যমে এই দুইটার মাধ্যমে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানো যায় আরেকটা হচ্ছে ব্ল্যাক হেড ব্ল্যাক হেড মানে ব্ল্যাক হেডের মাধ্যমে ওইটার মাধ্যমে আপনাকে টাকা দিয়ে মানে ফলোয়ার গুলো কিনতে হবে ওটা ফেক হবে যদিও এক পার্সেন্ট রিয়েল হয় আর নিরানব্বই পার্সেন্টই ফেক হয় ফলোয়ার সারা জীবনই থাকবে কিন্তু আপনি সারা জীবন ফলো ধরেও রাখতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ফায়দা আসবে না শুধু দেখা যাবে যে ফলোয়ার আছে ঠিক আছে এরকম হবে তো এখানে দুইটা মেথডই আছে ফাইনাল মেথডই আছে যে এখানে ফলোয়ার বাড়ানো একটা হচ্ছে পোস্টের মাধ্যমে ফলোয়ার বাড়ানো আর একটা হচ্ছে ফলো আনফলোর মাধ্যমে ফলোয়ার বাড়ানো তো প্রথমে আমাদের পোস্ট করার জন্য একটা ইমেজ লাগবে আমরা আমরা যদি পিক্সেল বয় বা পিক্সেল পিক্সেলে যদি যাই তাহলে আমরা এরকম অনেক ধরনের পিকচার পাবো যেগুলো ফ্রিতে আমরা প্রতিদিন আমাদের ইনস্টাগ্রামে তিনটা থেকে চারটা করে পোস্ট করব আর একটা করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে রাখলে লজ নাই আপনি যদি অ্যাকাউন্ট গুলোতে মোটামুটি বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার বানাইতে পারেন একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তাহলে এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু কমসে কম আপনি দুই থেকে তিনশো পাঁচশো ডলার কিন্তু ইজি ভাবে বিক্রি করে দিতে পারবেন এরকম মাধ্যমও কিন্তু আছে ঠিক আছে তো আমরা প্রথমে আমারটা বলছিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বলছিল জি অনলি ষোলোশো ফলোয়ার আছে কিন্তু আমি দেই নাই আরো মানে বেশি চাইছিলাম ওকে দেখছেন ইনস্টাগ্রামে এভাবে রাখলে হবে ওকে হ্যাঁ? আমি এখানে লিখলাম আমার যেহেতু ওই পেজটা হচ্ছে ভাই কি রেগুলার পোস্ট করেন হ্যাঁ বলেন ও ভাই ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে রেগুলার পোস্ট করেন আগে করতাম এখন করি না এখন স্টপ রাখছি ওকে ডগ আমি ডগ ডক লিখে সার্চ করলাম আমি ডকের যেহেতু আমার এই নিচটা হচ্ছে আমার ডক রিলেটেড গ্রুপগুলোতে মানে ডক রিলেটেড যত অ্যাক্সেসরিজ আছে সবগুলো আমি কি এখানে পাবলিশ করব আমি জন্য আমি চাচ্ছি ডক রিলেটেড যত প্রোডাক্ট আছে আমার এই পেজের মাধ্যমে বা আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মাধ্যমে আমি প্রচার করব সেই জন্য আমি এই নিচটা বাছাই করছি যাতে আমার ডক রিলেটেড যে মানুষগুলো আছে ইউএস এর তারা যেন আমার এখানে আইসা মেসেজ করে অথবা তারা আমাকে সরাসরি ফাইবারে মেসেজ করে যে আমার তোমার এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে আমি একটা পোস্ট করতে পারছি বিনিময়ে আমি এত টাকা দিব এটার বলা হয় ইনফ্লুয়েন্সার যেমন আমাদের ইউটিউবে যদি আমরা কাজ করতে যাই আমাদের অনেকেই অনেক গ্যাজেট কোম্পানি থাকে যেমন ভিভো কোম্পানি থাকে মোবাইলের বা টেকনো তারা কিভাবে ইনফ্লুয়েন্সার বের করে ইউটিউবে যায় যাহারা দেখে যে কারা কারা ইনফ্লুয়েন্সার করতেছে <coughs> বড় বড় ইউটিউবার আছে কারা ওদের ওইখানে ইউটিউবে গেলে ওই অ্যাবাউট আছে ওইখানে একটা মেল থাকে ওই মেলে যায় কিন্তু মেসেজ করলে বোঝা যায় তারে মানে ইনফ্লুয়েন্সার করলেই তারা ওইখানে মেল গুলো দিয়ে রাখে আর ইনস্টাগ্রামের এখানে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট ইনফ্লুয়েন্সার ভাবে কাজ করা যায় সেটা আপনি সরাসরি বাইরকে অফার করতে পারেন আবার এখানেও আপনি লিঙ্ক দিয়ে রাখতে পারেন যে আপনাকে এখানে কন্ট্যাক্ট করলে আপনি তার প্রোডাক্টটা প্রচার করে দিতে পারেন আমাদের উদ্দেশ্য যেহেতু এখানে মার্কেটিং করব মানে ক্যাট রিলেটেড হোক ডক রিলেটেড হোক এগুলো গ্রুপ থেকে লোক আসা আমাদের প্রোডাক্টগুলো তাদের প্রোডাক্টগুলো আমাদের পেজের মাধ্যমে যেন বা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মাধ্যমে যেন প্রচার করে এটা আপনি দুইভাবে করতে পারেন ফেসবুকের মাধ্যমে করতে পারেন পাশাপাশি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন তো আমার চাহিদা হচ্ছে কি ডগ রিলেটেড গুলো করব আমার ডগ রিলেটেড যে মানুষগুলো থাকবে তাদেরকে আমি টার্গেট গুলো করবো বা আমার সাথে কানেকশন করাবো তো এখানে আমি ডগ রিলেটেড লেখার পরে দেখেন এখানে একটা পোস্ট পাইছি এটা আমি এখান থেকে ডাউনলোড করি দেখেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে আপনি এইভাবে ডেলি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন বা আনলিমিটেড পোস্ট করতে পারবেন যদিও এখানে পোস্ট করার লিমিট আছে তো আপনি আপাতত বিশটা পঁচিশটা পোস্ট করতে পারেন সর্বনিম্ন বা সর্বোচ্চ তো আমি সবসময় একটা থেকে দুইটা তিনটা তিনটা পোস্ট করি তাও তিনটা টাইমে হয় বিকালে সকালে রাতে এরকম টাইপের আমি পোস্টগুলো করি আর এটা পোস্ট করলে আপনার হ্যাশট্যাগ গুলো অবশ্যই দিতে হবে ক্যাপশন দেন আর না দেন কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ না দিলে আপনার পোস্টটা মানুষ খুঁজে পাবে না বা আপনি যে পোস্ট গুলো করছেন সেটা কোথায় যাচ্ছে আপনি নিজেও জানবেন না ঠিক আছে সেটা আপনি একাই দেখবেন আর হ্যাশট্যাগটা দিলে এটা ভাইরালের মতো হয়ে যাবে যেমন আপনি গ্রুপে পোস্ট করলে যেটা ভাইরালের হয়ে যায় যে গ্রুপের যতগুলো লোক থাকে বা মেম্বার থাকে তারা কিন্তু আপনার পোস্ট গুলো দেখতে পারবে সেম এখানেও যদি আপনি হ্যাশট্যাগ গুলো ইউজ করেন তাহলে হ্যাশট্যাগের আন্ডারে যতগুলো মানুষ আছে তারা আপনার পোস্ট গুলো কিন্তু দেখবে তো এখানে আমি লিখবো Instagram Instagram hashtag hashtag generator এটা লিখে আপনার সার্চ সার্চ করবো এখানে দেখেন এই একটা আছে এই একটা আছে আপনি চাইলে যে কোনো একটাতে যাইতে পারেন আমি এটা ইউজ করি উপরেরটা ইউজ করছি দুইটা ইউজ করি ঠিক আছে তো আমার আমার এখানে কি আমার অ্যাকাউন্ট হচ্ছে ইনস্টাগ্রাম এখানে ইনস্টাগ্রামটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রামটা সিলেক্ট করব এটা দেওয়া আছে ইউনাইটেড স্টেটস ওকে ইউনাইটেড যে থাক আমি এখানে দিব হচ্ছে ধরেন ডক আমি যেহেতু ডকের একটা পিকচার ডাউনলোড করছি আমার ডক রিলেটেড ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে এটা পোস্ট করব সেই জন্য তো আমি এখান থেকে এটা সার্চ করব আমার হ্যাশট্যাগ কি কি হ্যাশট্যাগ থাকবে সেটা আমি সার্চ করব এবার দেখেন এখানে আমাদের ডক রিলেটেড যতগুলো পিপল আছে এই ডক রিলেটেড হ্যাশট্যাগের আন্ডারে সবগুলো আমি কিন্তু এখানে দেখতে পাবো এখানে সার্চ ভলিউম 3 মিলিয়ন মানে 35 লাখ আর এখানে পোস্ট হয় এত বাপরে অনেক পোস্ট ঠিক আছে এভারেজ সিপিসি এটা হচ্ছে করতে গেলে এটা সিপিসি বলে ওকে ট্রেন্ডিং জিরো পার্সেন্ট এটা ট্রেন্ডিং আছে জিরো পার্সেন্ট ওকে এটা খুব একটা পপুলার কিন্তু এটা ট্রেন্ডিং এ নাই এখন তো এখানে দেখেন যতগুলো ট্যাগ আছে এগুলো খুবই খুবই ভালো ট্যাগ প্রথমে আপনাকে শো করবে এখানে প্রতিটা ট্যাগের আন্ডারে অনেক মানুষ কিন্তু আছে তো এবার ধরেন আমি এই ট্যাগ সম্পর্কে আমি জানি না বা কত মানুষ আছে সেটা দেখার জন্য আমি যদি এখানে সার্চ বারে লিখি ইনস্টাগ্রাম এটা লেখার পরে দেখেন উপরে ট্যাগটা কিন্তু চলে আসছে চেকটা যখনই চলে আসে তখন আমি দেখতে পারবো এখানে প্রায় নয় লাখের কাছাকাছি কিন্তু মানুষ মানে পোস্ট করছে এখানে তাহলে যারা পোস্ট করছে তাহলে এক লাখ তো মানুষ হবেই এখানে নয় লাখ পোস্ট আছে মানে নয় লাখে ধরতে গেলে মানুষ আছে কারণ প্রতিজনে কেউ কেউ আছে এক লাখ পোস্ট আবার কেউ কেউ আছে পোস্ট করে না আর যারা এখানে পোস্ট করবে তারা অবশ্যই কিন্তু ফলো ফলো ফলোতে দিয়ে রাখবে যারা এই আন্ডার এটার আন্ডারে আছে আমি ধরেন এটার আন্ডারে ফলো দিয়ে রাখলাম এখন যদি এটা এই ট্যাগটা লিখে যদি কেউ সার্চ করে তার পোস্টের ভিতরে যদি ইনপুট করে সে পোস্টটা যদি করে ইনস্টাগ্রামের ভিতরে তাহলে কিন্তু আমার কাছে এটা শো করবে ঠিক আছে তো এটাই হচ্ছে এখানে সিস্টেমটা ধরেন আমার এখানে আমি এই পোস্টটা করতে যাচ্ছি আমি ইনস্টাগ্রামের এক্সটেনশনটা ইউজ করব বাট দেখেন ইনস্টাগ্রামের এক্সটেনশনটা উপরের দিকে নিয়ে আসলাম এখান থেকে অ্যাড প্লাস এর একটা আইকন আছে এখানে আমি ক্লিক করব ওকে এখানে প্লাজের একটা আইকন দিছি ক্লিক করার পর আমাদের পোস্টটা বলতেছে সিলেক্ট করতে ওকে আমাদের পোস্ট হচ্ছে এটা আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এবার দেখেন সমস্ত ইমেজটা চলে আসছে এবার আমি এখান থেকে আমি নেক্সট করব দেখেন উপরে আছে নেক্সট নেক্সট করব আপনি চাইলে এখানে অনেক কিছু আছে কালার করতে পারেন ব্লার করতে পারেন এখানে অনেক কিছু আছে ক্রপ করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে আমি আপাতত কিছু করব না আমি যেরকম আছে এরকমই পোস্টটা করতে চাচ্ছি আমি এখান থেকে নেক্সট ক্লিক করব ওকে নেক্সট ক্লিক করি এবার বলতেছে এখানে আমাকে গুলো দিতে হবে গুলো আমাদের ডেসক্রিপশনে দিতে হবে তো আমার এখানে কি কি ট্যাগ আছে আমি একটু যদি দেখি এখানে ধরেন আমি দেখি টিক মার্ক করলে এটা হয় কিনা টিক মার্ক টিক মার্ক করলে দেখি কোনো জায়গায় অ্যাড হয় কিনা আপাতত ওকে এটার ভিতরে হচ্ছে না তার মানে এখানে আমাকে ম্যানুয়ালি কাজগুলো করতে হবে ওকে আমি এইভাবে দেখি কপি কন্ট্রোল সিটা কপি করে একটা থাকলে এখানে ইনপুট করবেন এই একটা করলাম এখানে টোটাল আপনি পঁচিশটা পঁচিশটা ট্যাগ করতে পারবেন একটা সর্বনিম্ন পঁচিশটা ঠিক আছে আরো কমে করতে পারেন আপনি চাইলে নাও করতে পারেন কিন্তু পঁচিশটাতে ভালো একটা রেজাল্ট পাবেন তো এখানে আমি আপাতত কয়েকটা দেই মোটামুটি আমি কয়েকটা দিয়ে ফেলি যেগুলা আমার ভালো লাগে আর কি আরো অনেক সিস্টেম আছে ট্যাগ বের করার জন্য আমরা এই একটা সিস্টেম আমরা এখান থেকে নিয়ে নিলাম এবার আমি ধরেন এখানে সব কিছু হয়ে গেল এবার আমি একটু অ্যাড করি এখানে দেখেন লোকেশন আছে লোকেশন আপনি চাইলে ইউএসএর লোকেশনেতে এটা টার্গেট করতে পারেন আমি ধরেন ইউএসএ দিয়ে দিলাম একটা ইউএসএ সিটিতে টার্গেট করতে পারেন পিপল যদি আপনার মনে হয় যে আপনি ভালো ভালো পিপলকে ট্যাগ করবেন সেটাও করতে পারবেন যেহেতু আমার এখানে ভালো পিপল নাই এখন মানে আমার অ্যাকাউন্টটি নতুন ধরতে গেলে তো আমি এখান থেকে শেয়ার করে দেবো এবার পোস্টটা আমি শেয়ার করে দিই ওকে আমি শেয়ার করে দিলাম আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে যদি আপনি মোটামুটি পঁচিশটা ট্যাগ ইউজ করতেন তাহলে কিন্তু হিউজ কিন্তু এখান থেকে আপনি ফলাফল পেতেন ভালো একটা ফলাফল পেতেন এই একটা সিস্টেম আছে তিনটা করে যদি পোস্ট করেন ডেলি তাহলে আপনার অর্গানিক ফলোয়ার প্রতিদিন দেখতে পারবেন যে অটোমেটিকলি ফলোয়ারগুলো বাড়তেছে ডেলি বিশটা পঁচিশটা করে ফলোয়ার বাড়তেছে এই একটা মাধ্যম হলো পোস্টের মাধ্যমে ফলোয়ারগুলো জেনারেট করা বা বের করা মানে আপনার ফলোয়ারগুলো নিতে পারবেন এইভাবে আমি যেহেতু একটা পোস্ট করলাম এটা আমি রিপ্লেস করি ধরেন এখানে আমি একটা পোস্ট করি পোস্ট করা শেষ কিছুক্ষণের মধ্যে এটা কাজ শুরু করবে এবার ধরেন আমার যেহেতু বায়ার আমাকে ডগ রিলেটেড গ্রুপগুলোতে যারা যারা আমার মানে ডগ রিলেটেড গ্রুপগুলোতে বা ডগ রিলেটেড হ্যাশট্যাগের আন্ডারে যারা যারা আছে তাদেরকে আমি আমার ফলোয়ার বানাইতে চাইতেছি তাহলে সেটা কিভাবে করবেন ধরেন এখানে ক্যাট বা ডগ লিখবেন এখানে আমি ডগ লিখি ধরেন এটা হচ্ছে আমার একটা হ্যাশট্যাগ এটার আন্ডারে আমি দেখি পোস্ট আছে এবার আমি এখানে একটা ক্লিক করলাম হ্যাশট্যাগটা হ্যাশট্যাগটা সার্চ করে দেখি এখানে কারদের ফলোয়ার বেশি এই পোস্টটা খুবই রিসেন্টলি আসছে ওকে এখানে আমি ক্লিক করি দেখি এটা উপরে দেখেন একটা অ্যাকাউন্ট আছে <coughs> দেখেন তিনি কিন্তু ইনস্টাগ্রামে শুধু ডগ ডকের ফটোগুলো আপলোড করতেছে এবার এখানে যারা তার ফলোয়ারগুলো আছে তারা কিন্তু must be dog dog lover মানে ডকে ডককে পছন্দ করে তারাই কিন্তু তাকে ফলো করছে এই অ্যাকাউন্টটাকে ফলো করছে এখানে কিন্তু যারা কার রিলেট কার পছন্দ করে তারা কিন্তু এখানে ফলো করবে না কার কার রিলেটেড মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে কার মানে, মানে কারের লোকজন যারা কারকে ভালোবাসে তাদের তারা ওইখানে ফলো করবে এখানে যারা আছে তারা মূলত ইনস্টাগ্রামে এই পেজটাকে ফলো করছে তার মানে হচ্ছে তারা ইনস্টাগ্রামের কুকুরের ছবিগুলো বা কুকুরের অ্যাক্সেসরিজগুলো পছন্দ করে তো এইগুলোই হচ্ছে আমাদের টার্গেট আনফর্চুনেট মানুষ এবার কিভাবে করব এখানে আমি ক্লিক করব এই ফলোয়ারের উপর ক্লিক করবো এবার ওকে যারা ফলো করছে মানে এই লোক এই অ্যাকাউন্টের যারা ফলো করছে আমরা তাকে তাদেরকে ফলো করবো এভাবে ফলো করব এভাবে আপনি পঁচিশটা করে ডেলি করবেন পঁচিশটা তিরিশটা পঁচিশটার উপরে করবেন না করলে আপনাকে আবার বুঝছেন কি করবে সাসপেন্ড করে দিতে পারে যদি মনে হয় যে আপনি এখানে স্পামিং করছেন তো এভাবে আপনি কয়েকটা পঁচিশটা করে বা বিশটা করে রাখবেন করে রাখলে মোটামুটি আপনার প্রতিদিনের কাজ হয়ে যাবে এবার যারা যারা সাথে সাথে রেসপন্স করবে আপনি তো দেখতে পারবেন এখানে যারা যারা রেসপন্স করবে তাদেরকে রাখবেন আর যারা যারা রেসপন্স করবে না তাদেরকে আনফলো করে দেবেন তো এটা কিভাবে করবেন ধরেন আমি এখানে পনেরোশো পঞ্চাশটা ফলো করছি তো এবার চাচ্ছি যে আমার এখানে যারা যারা ফলো করে নাই আমাকে আমি তো দেখতেই পাবো নিচের দিকে আসি ওকে নিচের দিকে আসি এবার যারা যারা আমাকে ফলো করে নাই তাদেরকে আমি আনফলো করে দিব এখান থেকে আনফলো করে দিব আনফলো এবার আপনি চাইলে আনফলো করে দিতে পারেন পরবর্তীতে তাহলে আপনার এটা মেনটেন থাকলো আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে করতে পারেন এবং কি এটা আবার শর্টকাট পদ্ধতি আছে ফলোয়ার বাড়ানো এই দুইটা পদ্ধতি এবার শর্টকাট পদ্ধতি আছে আপনার যদি মনে হয় যে আমি এইভাবে কাজ করব না তাহলে অনেকগুলো সফটওয়্যার আছে এটা দেখানো উচিত হবে না কারণ আপনি ম্যানুয়ালি এই কাজগুলো করেন তারপরে আমি সফটওয়্যার দেখাবো কারণ অনেকগুলো সফটওয়্যার আছে যেটা অটোমেটিকলি আপনার ফলো করবে আবার আনফলো করবে এটা সফটওয়্যারে করে দিবে ওরাই ফলো করবে ওরাই আনফলো করবে যেটা ফলো করবে ফলো ব্যাক করবে না সেটা আনফলো করে দিবে ঠিক আছে এইভাবে আপনি ফলো আনফলো করে ফলোয়ার বাড়াইতে পারেন এবার এরকম একটা সফটওয়্যার যদি আপনাদেরকে দেখাই যে ফলো আনফলো সফটওয়্যার বা ইনস্টাগ্রাম দেখি ইনস্টা ফলো যদি আমি এখানে সার্চ করি follow unfollow unfollow follow Instagram app বা সফটওয়্যার বা বড এরকম অনেক আমরা সফটওয়্যার পাবো ওকে অ্যাপ না দিয়ে সফটওয়্যার দিয়ে দিই সফটওয়্যার সফটওয়্যার বা টুলস এখানে দেখেন অনেকগুলো ওরা সাজেস্ট করবে তো এখানে দেখেন টপ দেখাইতেছে কয়েকটা ঠিক আছে টপ এখানে কিছু দেখাইতেছে আপনি আমরা যেভাবে দেখালাম এবার যদি আপনি ডেলি তিনটা করে পোস্ট করেন হ্যাশট্যাগ দিয়ে তাহলে আপনি মাসে এক থেকে দুই হাজার ফলোয়ার টার্গেটেড ফলোয়ার কিন্তু আপনি বের করতে পারবেন বা আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন বোঝা গেছে বিষয়টা আর যদি সফটওয়্যারের সাহায্য নেন তাহলে আপনার বাইরের অ্যাকাউন্ট যে কোনো সময় চলেও যেতে পারে আবার থাকতে পারে সেটা আপনি বলতে পারবেন না এটা যেহেতু অবৈধ আর সেটার জন্য আমি দেখাইতেছি না কিন্তু এটা করা যায় ঠিক আছে আবার চাইলে আপনি এটা শিডিউল করে রাখতে পারেন আপনি যদি প্রতিদিন পোস্ট না করতে চান তাহলে একটা জায়গায় শিডিউল করে রাখলে তাহলে আপনি অটোমেটিকলি পোস্টগুলো হয়ে যাবে আর আপনি আসে এসে শুধু ফলো আনফলো করবেন এই একটা সিস্টেম আর আমি ব্ল্যাক হ্যাটের তো দেখাইছি এইখানে কয়েকটা সফটওয়্যার আছে যেমন এখানে the best S M M এটার মাধ্যমে কিন্তু আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার নিতে পারেন এখানে ধরেন আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার লাগবে তো এখানে দেখেন লেখা আছে Instagram follower targeted follower okay country follower আছে নন ড্রপ গ্রান্টেড আছে এখানে কোনো ড্রপ হবে না ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রান্টেড ওকে আমি টার্গেটেড যদি নেই ধরেন আমার বায়ার বলতেছে ইউএসএ লাগবে তো আমি এখানে ক্লিক করি দেখি কোন কোন দেশে তা পাওয়া যায় হুম টার্গেটেড ফলোয়ার ওকে এখানে high quality China Indonesia Indian Brazil okay India okay এখানে কয়েকটা কান্ট্রি পাওয়া যাচ্ছে হংকং এগুলো ফলোয়ার পাওয়া যাচ্ছে ইউএসএর তো পাওয়া যাচ্ছে না এটাতে যদি ইউএসএর না পাওয়া যায় তাহলে আরও কয়েকটা আমি দেখাইছি সফটওয়্যারগুলো এগুলার একটা ইউজ করবেন ধরেন আমি এখানে আমি স্ম এস এম এস লাইটে যদি যাই এখান থেকেও আপনি কিন্তু ফলোয়ারগুলো নিতে পারেন যদি কখনও কোনো বায়ার এসে এক মাসের কাজ যদি দুই দিনে চায় তাহলে আপনাকে কোনো রাস্তা নাই এখানে আপনাকে এই সব মানে এই টুলসগুলো বা এস এম এস প্যানেলের মাধ্যমে আপনাকে কাজগুলো করে দিতে হবে কারণ একটা বায়ারকে আপনি বলছেন আমার এক মাসে আপনার ফলোয়ার বাড়িয়ে দিব এক থেকে দুই হাজার ঠিক আছে আমি তখন বায়ার এসে বলল কি তুমি কাজ করতেছো দুই দিন হয়েছে মাত্র বিশটা ফলোয়ার আসছে তো তোমার কাজটা আমার কাজটা ক্যান্সেল করতে চাচ্ছে তখন আপনি কি করবেন তখন শর্টকাট পদ্ধতি বলবেন যে ঠিক আছে আমি দিতেছি খুব তাড়াতাড়ি তাহলে তাহলে আপনি এখানে এস এম এস প্যানেল আইসা কয়েকটা মাইরা দিলেন অথবা এখানে এসে আপনি ই করলেন অটো দিয়ে রাখলেন যে এক মাসের ভিতরে এতগুলো ফলোয়ার জেনারেট হবে অটোমেটিকলি সেটাও আপনি করতে পারেন এখানে সব ধরনের সার্ভিস অ্যাভেলেবল আছে তো এখানে ধরেন আমার ইনস্টাগ্রামের ফলোয়ার লাগবে গ্রান্টেড ফলোয়ার ওকে দেখি কোন কোন কান্ট্রিতে পাওয়া যায় ফলোয়ার ফলোয়ার ওকে এখানে দেখেন সব কিছু বলে দেওয়া আছে ম্যাক্সিমাম এত ডলার একশো কে এত এগুলো দেখে নেবেন একটু পাঁচ কে রিপ্লে প্রতিদিন হবে ফার্স্ট এডটা ওকে তিরিশ দিন রিপ্লে তিরিশ দিনে আবার রিপ্লেও করবো এটা লাগবে না আমাদের নন ড্রপ লাগবে এরকম আপনি চাইলে এখান থেকে নিতে পারেন অথবা যদি মনে হয় বাংলাদেশ থেকে নেবেন তাহলে নাইন ফাইবার নাইন নাইন একটা আছে এটা ইউজ করতে পারেন এই যে একটা আছে আর নাইন নাইন ফাইবার এখানেও আপনি চাইলে ইউজ করতে পারেন ধরেন ইনস্টাগ্রামের ফলোয়ার লাগবে এখান থেকে আপনি চাইলে কত নিতে চান সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন এখান থেকে টার্গেট করে লিঙ্ক দিয়ে দেবেন হয়ে যাবে তো এগুলো আমি দেখাইছি এগুলো আর দেখানোর প্রয়োজন নাই এখন দুইভাবে এই কাজগুলো করা যায় এবার আসি এবার ইনস্টাগ্রামের ফলোয়ার মার্কেটিংয়ের বিষয়টা বুঝতে পারছেন অর্গানিকভাবে হাসিবুর ঋতিক হ্যালো ওকে এবার দেখেন আমি যে এইটুক কাজটা দেখালাম এবার আমি একটু ফাইবারে যাব আপনাদের দেখানোর জন্য এবার দেখেন ফাইবারে যাই দেখেন আমি যে বলছি এক মাসে কত ফলোয়ার দিব এক থেকে দুই হাজার তারাও সেম কাজটাই করে আমি যদি ইনস্টাগ্রাম লিখি এখানে ইনস্টাগ্রাম ওই লেখতেছি ইনস্টাগ্রাম প্রমোশন এটা লেগে সার্চ করুন এখানে অনেকজন আছে এটা করে এই যে দেখেন এই একজন এই একজন যদি আমি দেখাই আপনাকে সেম সার্ভিসটাই দিতেছে এখানে আমাদের ব্যানারেও বলে দিছে I will do I will organic Instagram grow targeted follower no word follower monthly চারশো থেকে আটশো মানে চারশো থেকে আটশো ফলোয়ার দেবো মান্থলি বিনিময় নিতেছে কত দেখেন তিরিশ ডলার বেসিক প্যাকেজ পাঁচ দিন এটা করবে পাঁচ দিনই করবে পাঁচ দিনের যে কয়টা হয় আমার দরকার নাই ঠিক আছে আর এখানে দেখেন চোদ্দো দিন চোদ্দো দিন Instagram marketing market research lead build lead building তারপরে উইথ ফলোয়ার আনফলো ওকে এটা করবে তিরিশ দিনে করবে ওইটা এখানে সব কিছু বলে দিচ্ছে এটা প্রপারলিভাবে সাজাইতে পারে না তারপরেও দেখেন এখানে পঁচিশটা অর্ডার কিন্তু বর্তমানে রানিং আছে ওকে এরকম অনেকজন পাবেন এই একজন দেখেন এটাও বাংলাদেশি মনে হয় তিনি কি করবে দেখেন চল্লিশটা অর্ডার চলতেছে তিনি কাজ করতেছে কি নিয়ে পাঁচশো থেকে বারোশো ফলোয়ার দেবে মান্থলি দেখি দশ ডে দশ ডে লাইট প্যাক ওকে দশ দিনে কত হবে দশ দিনের জন্য নিতে আসছে পঞ্চাশ ডলার একশো থেকে দেড়শোটা ফলোয়ার দিবে দশ দিনের ভিতরে এটা হচ্ছে অ্যাকুরেট ফলোয়ার মানে অ্যাকুরেট কাজ করবে এটা দশ দিনের ভিতরে ফলোয়ার দেবে একশো থেকে দেড়শো ফলোয়ার দিবে অর্গানিক এবং রিয়েল ফলোয়ার আমি যেটা দেখালাম মেথডটা সেম তো এটা হচ্ছে এটা করবে তো পঞ্চাশ ডলার আর তিনি চাইলে ফেক ফলোয়ার নিতে পারে পঞ্চাশ ডলার দিয়ে মিনিমাম ধরেন <laughs> কত বিশ হাজার বিশ হাজার না নিলে বলে পঞ্চাশ পনেরো দশ নিতে পারবে এবার আসি হচ্ছে নব্বই ডলার মানে ধরতে গেলে একশো ডলারই একশো ডলার নব্বই ডলারে দেখেন বিশ দিনে কাজ করবে বিশ দিনে ফলোয়ার বাড়া দিবে হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশোটা আর হচ্ছে এটা হচ্ছে একশো বিশ ডলার নেবে তিরিশ দিনে এটা দিবে হচ্ছে পাঁচশো থেকে বারোশো এটা হলো মেন প্যাকেজ তাহলে বুঝেন এখানে এইগুলো কাজই করতেছে আমি যতটুকু শিখাইলাম জাস্ট এইটুকুই আপনি মার্কেট প্লেসে এইটুকির উপরেই কাজগুলো পাবেন এই যতটুকু শিখেলাম এটুক এবার আসি যদি আপনার ইনস্টাগ্রাম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা যদি আপনি মনে হয় যে আপনাকে সেল করতে হবে বা আপনি চাচ্ছেন এরকম মার্কেট প্লেস যে যেখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করবো বা আমার ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করব ধরেন আপনার একটা ইনস্টাগ্রাম আছে পঞ্চাশ হাজার বা দশ হাজার ফলোয়ার আপনি চাচ্ছেন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করব তাহলে একটা সিম্পল একটা সিস্টেম দেখায় এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে একটা ক্লাসও আছে আপনাদের সেজন্য শর্টকাট আমি আইডিয়া দিয়ে রাখি ধরেন এখানে লিখতে পারি Instagram marketplace okay marketplace দেখি marketplace market okay place place okay Instagram marketplace okay Instagram influencer market লিখতে হবে influencer influencer influencer markets okay Instagram marketing influencer okay এখানে টপ টপ কিছু সাইট আছে একটু আমি যদি যাই আপনাদেরকে একটু দেখাই আমি যেমন আমি এখান থেকে আমার ছোট্ট একটা ইনস্টাগ্রাম থেকে মোটামুটি কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার মতো আর্ন করে ফেলছি এই ছোট্ট একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাত্র ফলোয়ার মাত্র কত পাঁচশো চব্বিশটা আমি এখান থেকে ক্লায়েন্ট পাইছি অনেকগুলো এই একটা পোস্ট করছি একটা ক্লায়েন্টের এক করে পোস্ট দশ ডলার করে সারা জীবন আমার ইনস্টাগ্রামের ভিতরে এই পোস্টটা থাকবে এই একটা এই একটা এলেন এলোনার এই একটা তারপরে ধরেন এই ক্যাটের এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই পাঁচটা এখানে করছি পাঁচটাতে আমি কিন্তু পাঁচ হাজার টাকা আর্ন করছি এই ইনস্টাগ্রামের এই কাজগুলো করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে তো এখানে দেখেন আপনাদের আমি মার্কেট প্লেসটাকে দেখাই যেহেতু এটার উপর ক্লাস আছে এই যে দেখেন এখানে ইনফ্লুয়েন্সার একটা আছে ওকে আমি মার্কেট প্লেস খুঁজতেছি marketplace best marketplace okay এখানে ইনস্টাগ্রামের অন্য কিছু দেখাইতেছে influencer okay influencer market okay influencer market service on Fiverr okay এটা আমাদের লাগবে না ফাইবারে আমরা তো সার্ভিস দিব এরকম রিস ওকে একটু দেখি influencer Instagram marketing influencer okay এখানে আমি লিখি Instagram influencer marketplace marketplace okay এবার দেখি পাই কিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওই শেট এটা আবার আসলো করতে ওকে এখানে সোশ্যাল মিডিয়া আছে এখান থেকেও হবে নো প্রবলেম কয়েকটা ছিল টপ টপ এই একটা আছে এখানে মূলত যেমন আমাদের ফাইবারে যেমন ক্লায়েন্ট ক্লায়েন্টেরা আমাদের অর্ডার করে এখানে অর্ডার করে এখানে আপনাকে সাইন আপ করতে হবে সিস্টেমগুলো দেখতে গেলে সাইন আপ করে এখন কাজ নাই দেখাই এখানে যেটা করে যে এই যে দেখেন অর্ডার সিস্টেমটা দেখেন বাইরে আপনাকে ডাইরেক্ট মেসেজ করবে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা তুমি তোমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে পোস্ট করবা এবং এটা সারা জীবন রাখতে হবে চুক্তিতে ঠিক আছে চুক্তিতে রাখতে হবে বিনিময়ে তোমাকে আমি তিরিশ ডলার বা বিশ ডলার দেব এটা কখনোই ডিলেট করা যাবে না এটা আপনাকে সারা জীবন থাকবে এখান থেকে মূলত এইভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে তাদের প্রোফাইলগুলোতে পোস্ট করে এটা বড় বড় কোম্পানিগুলো এই কাজগুলো করে ফেলে যাতে তাদের প্রমোশনটা হয়ে যায় এটা হচ্ছে ডিজিটাল প্রমোশন এই একটা আছে এখানে অনেকগুলো আছে টপ টপ এই যে ইনফ্লুয়েন্সার মার্কেট প্ল্যাটফর্ম এটাও খুবই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এই দেখেন এখানে ফাইন্ড করতে পারে ইউটিউব সব ধরনের ইনফ্লুয়েন্সার পাওয়া যাবে এখানে সাইন আপ করলে বুঝতে পারবেন ফ্রি ফর নিউ মেম্বার এত ডলার কোপন ওকে আপাতত লাগতেছে না আমাদের কোপন এটা নিয়ে আমরা ক্লাস করব ঠিক আছে এখান থেকে আমরা এই মার্কেট প্লেসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের আমাদের ইনস্টাগ্রামের যে ক্লাসটা আছে সেটার ভিতরে এবার আসি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করার দরকার হয় এখানে লিখবেন হচ্ছে Instagram Instagram account buy sell okay যদি আমি এটা দেখাই আপনাদেরকে এটা এগুলো হচ্ছে আইডিয়া অতিরিক্ত দেখি কোনো ভালো মাধ্যম পাই কিনা ওকে একুশ twenty one best site buy Instagram account okay buy and সেলের সাইট ওকে এখানে যাই আমি একটু দেখি এখানে আমাদের আমাদের ইন্ডিয়ার একটা স্টুডেন্ট আছে নাম হচ্ছে নামটা হচ্ছে মুকুল কুমার তিনি কিন্তু ইনস্টাগ্রামের ফলোয়ার অ্যাকাউন্ট তৈরি করে করে খালি এখানে বিক্রি করে আমি একটা খুঁজে পাইতেছি না আমার একটা পরিচিত সাইট আছে এখানে মনে হয় নাই এটা top top ten okay best place buy Instagram account দুই হাজার বাইশ ওকে এ একটা আছে ফেমাস অফ এখানে আপনাকে প্রথমে লগ করতে হবে আমি একটা রেজিস্টার করে আপনাদেরকে দেখাই ওকে ইমেল অ্যাড্রেস দিবে তো দিতে হবে ওকে ইমেল অ্যাড্রেস কোনটা দেওয়া যায় আর কি দেখি ওকে এখানে ইমেল অ্যাড্রেস দিলাম এটা হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিলাম কপি করে এবার পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিলাম এটা যদি আমি কাজ করব না এখানে ফোন নাম্বার চাইলে দিতে পারেন ওকে আমি দিয়ে দিলাম সব ইনফরমেশন এবার আমি কন্টিনিউ করি এখানে চাইছি ব্রিজ ওকে আমি ব্রিজটা সিলেক্ট করে দিই ক্যাপচা পূরণ করে ওকে রেজিস্টার ওকে আমি এগুলো কেটে দেই আপাতত যতগুলো আছে এগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো ইনফ্লুয়েন্সার ক্লাসে এখন আপাতত okay register successfully email message link দেয় অ্যাক্টিভেট ওকে আমাদের বলতেছে ইমেল অ্যাড্রেস একটা লগ মানে লিঙ্ক অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটা লিঙ্ক চলে আসছে এই লিঙ্কটা অ্যাক্টিভ করলেই হয়ে যাবে মানে ক্লিক করে ওপেন করলেই হয়ে যাবে ওকে এবার আমি দেখি পাসওয়ার্ড যেন কোনটা দিছি ওকে পাসওয়ার্ড হচ্ছে এটা আর ইউজার নেম ওকে লাগবে না এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ট্রামাস কন্ডিশন ক্যাপচা পূরণ করে দেয় traffic light okay skip logging okay আমরা মার্কেট প্লেসে ঢুকে পড়ছি এটা হচ্ছে একটা মার্কেট প্লেস খুব টাস্টেড এরকম অনেক মার্কেট প্লেস পাবেন যেখানে এগুলা বিক্রি করে যখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব কিছুই বিক্রি করা হয় লিস্টিং ব্রাউজ আপনার কি লাগবে সেটা আপনি এখান থেকে ব্রাউজ করতে পারেন যেমন যদি আপনার ইনস্টাগ্রাম লাগে ইউটিউব লাগে টিকটক লাগে সব কিন্তু এখান থেকে বাই করতে পারেন ধরেন আমার দরকার হচ্ছে ইউটিউব ইউটিউব দেখেন আমি তাহলে ইউটিউবটা সিলেক্ট করে ক্লিক করলাম তাহলে এখান থেকে সবগুলো ইউটিউবের চলে আসবে এবার দেখেন ইউটিউবে এখানে কত ডলার চাচ্ছে এখানে আটত্রিশকে ফলোয়ার আছে কে ফলোয়ার আর এখানে প্রাইস বলে দিছে তিনি আটশো ডলার হলে বিক্রি করবে ঠিক আছে আটশো ডলার হলে বিক্রি করবে এবং এখানে আছে দুই লাখ বাষট্টি হাজার ফলোয়ার এখানে তিনি তিন লাখ টাকা হলে বিক্রি করে দিবে ইনস্টাগ্রামের মানে ইউটিউবের অ্যাকাউন্ট যদি আমরা একটু তার প্রোফাইলটা দেখি এখানে কিন্তু ফাইনালি দিবে এটা পোস্ট করছে মাত্র একুশ ঘন্টা আগে এই ডিলটা করার জন্য দেখেন এখানে অনেক মানুষ আছে যারা এগুলো করতেছে এখানে কত বাজেট উঠছে সর্বোচ্চ তার প্রাইস হচ্ছে তিন লাখ প্রায় ধরতে গেলে দুই লাখ নব্বই হাজার ডলার মানে দুই হাজার নব্বই নয়শো ডলার মানে তিন হাজার ডলার মানে প্রায় তিন লাখ টাকা আর এখানে সাবস্ক্রাইবার আছে হচ্ছে দুই লাখ বাষট্টি হাজার আর এখানে কেউ বিট করে নাই না করছে হ্যাঁ smaller account okay sales account এগুলো না কেউ বিট করে নাই এখনও বাজেট কত উঠছে এখানে দেখাবে ওকে দেখেন এখানে এগুলো বিক্রি করার অপশন আছে unlock full account premium membership okay এখানে তার সাথে আপনি চাইলে সরাসরি কথা বলে অ্যাকাউন্ট নিতে পারেন এখানে দেখেন কন্ট্যাক্ট সেলার আছে এখান থেকে আপনি চাইলে সেলারের সাথে কথা বলে যখন কোনো কোনো ক্লায়েন্ট আসবে তখন আপনাকে সরাসরি এখানে মেসেজ করে বলবে যে আমার অ্যাকাউন্টটা দেখাও আমি দেখে যদি ভালো লাগে তাহলে আপনার এখানে টাকা দিয়ে দিবে বিনিময়ে আপনি ইগুলো করতে পারেন অ্যাকাউন্টগুলো সেল করতে পারেন এবার আমি একটা দেখালাম যদি আপনার ইনস্টাগ্রাম হয় দেখেন সর্বনিম্ন কত হলে আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন ইনস্টাগ্রাম আমি ইনস্টাগ্রামটাই দেখি এবার আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যে ক্যাটাগরি চান সেই ক্যাটাগরি ধরেন একটা ইনস্টাগ্রামের ফলোয়ার আছে এগারো হাজার এগারো হাজার ফলোয়ার তিনি একশো পাঁচ ডলারে বিক্রি করে দিবে এই অ্যাকাউন্টটা ঠিক আছে এখানে দেখেন সব কিছু বলে দেওয়া হয়েছে কেউ আছে নয় হাজার ফলোয়ার একশো দশ ডলার এখানে আছে তিরিশ হাজার ফলোয়ার চারশো ডলার তারপরে কেউ আছে এক লাখ ফলোয়ার বানাইছে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো বিক্রি করে দিবে এরকম অনেক পাবেন আপনারা এরকম ভালো ভালো অনেক প্রোফাইল আছে যারা এখান থেকে সেল করে এবং এরকম মাধ্যম আছে যারা এখান থেকে বায়ও করতে পারবেন আবার কিন্তু মানে সেলও করতে পারবেন একদম সিম্পল জিনিস এগুলা আপনারা যদি অ্যাকাউন্ট থাকে আমারে বললেন আমি <laughs> বিক্রি করে দেবনি ঠিক আছে হাসিবুর অ্যাকাউন্টগুলো এখান থেকে বিক্রি করে দিও ওকে দেখছো এখান থেকে কিন্তু এরকম মানুষ যদি এখানে যদি বিক্রি না হতো তাহলে তো আর এখানে দিয়ে রাখতো না তাই না এখানে বিক্রি হয় তো অফার দেখি অফার কি কি আছে অফার নাই ওকে আজকে কারা কারা কিনছে অর্নিং নেবার কানেক্ট সোশ্যাল মিডিয়া ওকে লিস্টিংটা দেখি ওখান এখান থেকে আমরা চাইলে লিস্ট করতে পারবো কী অ্যাকাউন্ট বিক্রি করতে হবে সেটা যেমন এখান থেকে অ্যাড করতে পারবে সব কিছু এখান থেকে মেসেজ যদি আপনার কে কেউ মেসেজ করে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ব্রাউজ এখান থেকে তো বুঝলামই ব্রাউজে আমাদের জিনিসগুলো দেখার জন্য এরকম অনেক ভালো মাধ্যম আছে আপনি চাইলে এরকম অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কোনটা কোন কোন ওয়েবসাইটটা বেটার হবে আপনাদের জন্য তো আজকের মতো আমরা এখানেই থাকি আমরা এরপরে ইনফ্লুয়েসার মার্কেটিং সময় আমরা বাকি সিস্টেমটা দেখে ফেলবো ঠিক আছে ওকে